চাঁদ উঠেছে মন বাগানে ফুটল ঈদের ফুল বাঁকা চাঁদের আলোয় ভুবন খুশিতে মশগুল চাঁদ উঠেছে মন বাগানে ফুটল ঈদের ফুল বাঁকা চাঁদের আলোয় ভুবন খুশিতে মশগুল খুশিতে মশগুল লাও হে খুশ আমাদের খুশমদে লাউ হে খুশমদে লাউ হে খুশমদে যাও ভুলে যাও রাগ অভিমান সকল ভেদাভে আজ কি সবার মনে বাজুক সুরেলা সঙ্গী আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের খুশি মায়ের হাতের খুব মজাদার পিঠা সকাল হলে রাত্রি সেমাই পায়েস মিঠা মিঠা ঈদের খুশি মায়ের হাতের খুব মজাদার পিঠা সকাল হলে রাত্রি সেমাই পায়েস মিঠা মিঠা ঈদের খুব খাবার যারা তাদের খাবার অবশ্য আজ রবে না কোনো ফারাক দ্বন্দ্ব বিপরীত আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ এলো এলো রে ঈদ এলো রে ঈদ এলো এলো রে আজকে ওরকম মনের পাখি ডানা মেলে মেলে বাবার সাথে ঈদগা যেতে পাই না জোরক ছেলে আজকে ওরক মনের পাখি দানা মেলে মেলে বাবার সাথে ঈদগা যেতে পাই না জোরক ছেলে আজকে খুশির দিন আজকে খুশির দিন আজকে খুশির দিন নাজকে খুশির দিন খুশবু আতর মেখে সবাই সাজ রঙে রঙে পড়তে নামাজ মমিনের আজ বিশ্বটা মসজিদ আসসালামু আলাইকুম ঈদ মুবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক السلام عليكم عيد مبارك السلام عليكم عيد مبارك عيد السلام عليكم عيد مبارك عيد مبارك عيد عيد مبارك